নমস্কার বন্ধুরা সুইট কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি সেই রান্নাটির নাম হচ্ছে বেগুন মশলা বেগুন মশলা ভিডিওটি আপনারা দেখতে থাকুন যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো তবে চলুন বন্ধু বানিয়ে নেওয়া যাক বেগুন মশলা হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম একটি নতুন রান্না নিয়ে রান্নাটির নাম হচ্ছে বেগুন মশলা এই যে বেগুন মশলা বানানোর জন্য আমি নিয়েছি ছোট ছোট বেগুনগুলো এই বেগুনগুলো আমি সম্পূর্ণভাবে কাটবো না বেগুনগুলো শুধু আমি কেটে নেব অল্প মাত্রা কারণ এটা কাটার কারণ হচ্ছে ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা কোনো খারাপ টারাপ আছে কিনা তার জন্য আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এই যে আমি বেগুনটাকে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেবো বেগুনগুলো দিয়ে রেখে দেবো তবে শুরু থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারাও ঘরে বানাতে পারবেন বানিয়ে খেতে পারবেন আমি বেগুনগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা বন্ধুরা আমার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে আমি বেগুনগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এইভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে বেগুনটা মশলা করার জন্য আমি দিয়ে দেবো কড়াই গরম হতে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন মশলা বানানোর জন্য কড়াইতে তেল দেখুন বন্ধু বানিয়ে নিয়ে যা বেগুন মশলা আমি হচ্ছে গ্যাসটা জোর বাড়িয়ে দিলাম তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে আমি এটা দিয়ে দেবো টুকরো টুকরো করে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কুচানোটা সামান্য একটু লাল হয়ে গেলে পরে দু থেকে এক সেকেন্ড বেশি ভাজবো না কারণ হচ্ছে বেশি ভাজলে লাল হয়ে যাবে পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি আমি যে বেগুনগুলো কেটে নিয়েছি সেই গোটা গোটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আপনারা বানিয়ে দেখবেন বন্ধু এই মশলাটা খুব সুন্দর খেতে বা এটি একটা অন্য রকমের রান্না বেগুনগুলো আমি সব দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম মতন বেগুন নিয়েছিলাম কম বেশি আপনারা করতে পারবেন বেগুনটা যে আমি পুরো ভাজবো তাও ভাজবো না অল্প একটু ভাজবো দেখতে থাকুন আপনারা রান্নাটি বেগুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি দিয়ে দেবো তো মশলা যেটা আমি নিয়েছি বাদামটা হচ্ছে মেন এটাতে সব থেকে আগে বাদামটা মানে কাঁচা বাদাম যেটা সেটা আমি ভেজে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি হলুদ লঙ্কা দিয়ে এটা তো সঙ্গে থাকতেই বা আছে আমি সর্ষের তেলে বানাচ্ছি খাবারটা বেগুনটা তো আমি এখন নুন হলুদ কিছুই দেবো না কারণ আমি মশলার সঙ্গে সব দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আর মশলাটা দেওয়া হয়ে গেলে যখন আমি এটা কষিয়ে নেবো তখন আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরি বেগুনটির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ভাজা হয়ে আসছে দেখে থাকুন আপনারা ভিডিওটি বন্ধু এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি নুন আমি মশলাতে লঙ্কা দিয়ে রেখেছি অল্পটা সেই কারণে আমি একটু কম দিলাম যদি লাগে তাহলে পরে আমি আবার দিয়ে দেবো কি আমার হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এতে মশলা যেটি আমি আদা রসুন টমেটো লঙ্কা পেঁয়াজ দিয়ে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম এর ভিতরে আমি মশলার বাটিতে একটু অল্প জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়িয়ে দেবো সামান্য একটু বটচলাটা কষিয়ে নেব নেওয়ার পরে আরও কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই আপনারা বানাবেন এটা একটু নিত্য নতুন রান্না এটা খেতে খুব টেস্টি ভাত এবং রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় আমি আগেও যেগুলো বানিয়েছিলাম সেগুলো অবশ্য তাই কিন্তু সবজিগুলো এরকম হয়ে যাচ্ছে যেগুলো সব কিছুর সঙ্গে খাওয়া যায় আর কি আমি একটু মশলাটা কষে নেওয়ার জন্যে একটু ফুটতে দেবো এটা বাদামটা দেবো বলে সেই বাদামটা আমি নিয়েছিলাম একটু অল্প সামান্য ভেজে আমি সেই বাদামটা এখন মিক্সচার মেশিনে একটু পিষে নিচ্ছি খুব পিষে নেবো না মানে যাতে হাত ভাঙা যেরকম হয়ে থাকবে টুকটু টুকটু সেরকমভাবে আমি পিষে নিচ্ছি দেখতে থাকুন আপনার ভিডিওটি আমি পিষে নিচ্ছি বাদামটি গুঁড়ো করা আমার হয়ে গেছে আমি বাদামটি বাড়িতে ঢেলে নিচ্ছি এই দেখুন খুব বেশি গুঁড়ো করবেন না বাদামটা কম বেশি করা যায় কিন্তু কম বেশি বলতে গেলে খুব বেশি ভালো লাগবে না কারণ বাদামটা দিলে পরে না বেগুনের যে মশলাটা না খুব গাঢ় হয়ে যাবে অতিরিক্ত সেই কারণে খুব বেশি বন্ধুরা হয়ে গেছে আমার বেগুন মশলা প্রায় আমি একটু গ্যাসটাকে জোর করে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি তাতে অল্প পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি একটু এবার নাড়িয়ে নেব কেন মশলা দেবো আরও তো এবার আমি এর উপরে দিয়ে দেবো যে বাদামটা আমি নিয়েছিলাম দেওয়ার জন্য সেই বাদামটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই বাদামটা আমি দিয়ে দেবো কিছুটা সেই বাদাম গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি বাদামটা খুব গুঁড়ো করে নেবেন না বাদামটা যাতে একটু দানা দানা থাকে সেইভাবে গুঁড়ো করে নেবেন আর খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি হয়ে গেলে পরে সবজিটা একটু গাঢ় হয়ে যাবে সেই কারণে অল্প দিয়ে দিলাম এবার আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি আজকের এই নতুন রান্না বেগুন মশলা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে থাকেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই রান্নাটি আপনারা ঘরে করে খাবেন ভালো লাগে খেতে কিন্তু বেগুনগুলো যখন নেবেন ছোট ছোট বেগুনগুলো নেবেন সেই বেগুনগুলো তো খুব সুন্দর হয়ে যায় এবার আমি এটা দিয়ে দেবো কিছু টমেটো কুচনো নিয়েছি সেই টমেটো কুচনোগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা হয়ে এসেছে আমার বেগুন মশলা এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো কুচনো ছিল সেগুলো কারণ টমেটো সব পাঁচটা দিতে পরে টমেটো বেশিরভাগ গলে যেত টমেটো একটু অল্প মানে নরম নরম একটু একটু শক্ত থাকবে তো ভালো লাগবে এরকম বেগুন মশলা আমার হয়ে এসেছে বন্ধুরা এরকম বেগুনগুলো সবগুলো মানে কম বেশি করে কাটবেন আর কি কারণ একটা হয়তো গোটা থাকবে একটা হয়তো একটু মানে গলে যাবে সেরকমভাবে এরকম সবজিটা কেমন গাঢ় দিয়ে এসেছে প্রায় সবজি হয়েছে আর হয়তো এক থেকে দুই মিনিট ফুটবে সবজিটা অবশ্যই বন্ধুরা মনে করে আপনারা বানিয়ে খাবেন ঝাল কম বেশি করা যেতে পারে বাদামটা খুব বেশি করা যাবে না কারণ বাদামটা খুব বেশি করলে পরে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন না এটা ওটা গাঢ় হয়ে যাবে চোলটা এটা পুরো মানে গামাখা গামাখা মতন হবে আর কি কেমন লাগছে ভিডিওটি বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে আমার বেগুন মশলা আমি এবার এটাকে নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে নেব বেগুন মশলাটাকে বেগুন মশলাটা হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম